আসসালামু আলাইকুম আজকে আমরা সেট নিয়ে পড়ব আজকের এই ক্লাসটা করার পর তোমরা সেট সম্পর্কে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা খুবই মজা করে আমরা সেট শিখব তো প্রথমেই যদি আমি তোমাকে বলি যে সেট কাকে বলে সেট হলো এমন কতগুলো বস্তু যাদের তুমি ঠিকঠাক সংজ্ঞা দিতে পারবা মানে ভালো মতো তুমি সংজ্ঞা দিতে পারবা এমন ধরনের কতগুলো বস্তু সংগ্রহ বা সংবেশকে সেট বলে এটাই তোমার বইয়ের মধ্যে লেখা আছে এইভাবে করে যে বাস্তব জগতের বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকেই সেট বলে সেট কাকে বলে তোমরা জানলা এখন তোমাদেরকে যদি আমি বলি এই সেটকে কতভাবে প্রকাশ করা হয় সেটকে হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায় একটা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড তাহলে সেট গঠন পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি এই দুইভাবে করে প্রকাশ করা হয় এগুলোর আরও নাম আছে রোস্টার মেথড এ হচ্ছে তালিকা পদ্ধতির আরেকটা নাম যাই হোক তো আমরা এই যে দুইটা পদ্ধতি যে আছে এই দুইটা পদ্ধতিতে যে প্রকাশ করা যায় এটা কিভাবে করে প্রকাশ করা করা হয় আর কি এই তালিকা পদ্ধতি কীভাবে প্রকাশ করা হয় আর গঠন পদ্ধতি কীভাবে প্রকাশ করা হয় একটা এক্সাম্পল দিই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এবং লাস্টেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এবং এই সেটের যে উপাদানগুলো আছে মনে করো একটা সেটে তুমি উপাদানগুলো রেখেছ যে এক দুই তিন এবং চার চারটা উপাদান রেখেছ কি কি উপাদান এক দুই তিন চার চারটা উপাদান তুমি রেখেছ অথবা তুমি রাখতে পারো তুমি রেখেছ মনে করো এ বি সি ডি এগুলোকে রেখেছ তো এগুলো হচ্ছে উপাদান উপাদানগুলোর মাঝখানে মাঝখানে কমা দিবা এবং ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট এইভাবে করে যদি তুমি প্রকাশ করতেছো যে এটারই নাম হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে কি করতে হয় ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং যে উপাদানগুলো আছে উপাদানগুলোর মাঝখানে মাঝখানে তুমি কমা দিবা এটাই সেট মানে তালিকা পদ্ধতি খুবই সহজ মনে রাখতে হবে একটা জিনিসও কিন্তু ভুল করা যাবে না সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবে না থার্ড ব্র্যাকেট দিতে পারবে না ফার্স্ট ব্র্যাক first bracket third bracket second bracket কিছুই দিলে না এটাও হবে না তোমাকে দিতেই হবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টে এবং লাস্টে এবং প্রত্যেকটার মাঝখানে মাঝখানে কিন্তু তোমাকে কমা দিতে হবে ভোলা যাবে না ওকে আর সেট গঠন পদ্ধতিতেও একটা জিনিস কমন যে ফার্স্টে এবং লাস্টে কি থাকবে বলতো একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এর উপাদানগুলোর মাঝখানে মাঝখানে কমা দেওয়ার কিছু নাই এটাকে তুমি জাস্ট বর্ণনা আকারে লিখবা ধরো এক থেকে চার পর্যন্ত এটাকে তুমি যদি বর্ণনা আকারে লেখো তাহলে এটাকে তুমি কিভাবে করে লিখতে পারো এটা আমরা আস্তে আস্তে শিখবো সমস্যা নেই মনে করো এ সেট মানে হচ্ছে এক থেকে চার পর্যন্ত এক দুই তিন চার এ সেট মানে হচ্ছে এক দুই তিন চার তাহলে এর উপাদান কয়টা চারটা কী কী উপাদান এক দুই তিন চার এ সেটের উপাদান চারটাই এক দুই তিন চার এটাকে তুমি যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাও তাহলে তোমাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে A equal X such that এই এই যে এই যে এইভাবে করে যে দুইটা তুমি ফোটা দিয়েছ এইটা দিয়ে আমরা সাজ দ্যাট বা বাংলায় যেন বলি মানে এটাই হচ্ছে এক্স এটাই হচ্ছে এক্স এক্স একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম এক্সটা কি এবার এক্সকে ডিফাইন করব এক্স হচ্ছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স মনে করো আমি তোমাকে বললাম যে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যে শূন্যের চেয়ে বড় যেগুলো পূর্ণ সংখ্যা আছে এবং এবং X less than X less than X পাঁচের চেয়ে ছোটো এক্স লেস দেন ফাইভ এই যে এইভাবে করে লিখলাম না যে দেখো যে এ ইকুয়াল এক্স এটাই হলো এক্স এক্সের এক্সের সংজ্ঞা হচ্ছে এক্স হচ্ছে একটা পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এটা ঋণাত্মক হবে না মাইনাস হবে না জিরো হবে না কারণ ধনাত্মক তো জিরো না মানে তোমাকে জিরো কিন্তু ধনাত্মক না জিরোর চেয়ে বড়গুলো ধনাত্মক আবার পূর্ণ সংখ্যা বলেছে তাহলে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে ন্যাচারাল নাম্বার বা সার্বিক সংখ্যা বোঝাচ্ছে মানে এগুলো হচ্ছে এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবই হতে পারে কিন্তু এখানে বলেছি এক্স লেস দ্যান ফাইভ মানে পাঁচের চেয়ে ছোটো হবে পাঁচ হইতে পারবে না কারণ লেস দ্যান ফাইভ মানে কি পাঁচের চেয়ে ছোটো তাহলে পাঁচের চেয়ে ছোটো ধরাত্মক পূর্ণ সংখ্যা কী আছে এক দুই তিন চার আছে তারপরে মানে এই জিনিসটাকেই তুমি কিন্তু এইভাবে করে এইভাবে তুমি লিখতে পারো এই এই লেখার পদ্ধতিটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি এইভাবে করে লেখার নামটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বুঝতে পারছো যে তুমি এইভাবে করে যে লিখেছো এটাকেই তুমি এইভাবে লিখতে পারো তাহলে একটা সেট গঠন পদ্ধতি এটা আর তালিকা পদ্ধতি এটা তো এগুলো আমরা আসলে করা শিখবো কোনো সমস্যা নাই তোমরা সবাই শিখতে পারবা এক এক করে আমরা জিনিসগুলো জেনে নিই তাহলে আমরা সব শিখে যেতে পারবো সমস্যা নাই তো এই যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে তৈরি করা এগুলো তোমাদের অনেক কোশ্চেন আসে তো সেটাও আমরা করা শিখবো একটু পরে এক এক করে আগে আমরা সেটের সম্পর্কে আগে ধারণাগুলো আমরা ক্লিয়ার করে ফেলি এখন দেখো এখন প্রথম প্রথম যে আমরা জিনিসটা শিখব সেটা হচ্ছে একটা সেট যে দেওয়া থাকে এই সেটের উপাদান বলতে তুমি আসলে কি বুঝো সেটের উপাদান সেটের উপাদান আচ্ছা সেটের উপাদান বলতে আমরা আসলে কি বুঝি সেটের উপাদান বা সেটের সদস্য হ্যাঁ কয়টা উপাদান আছে এটা বলতে আমরা কি বুঝি দেখো মনে করো তোমাকে আমি বললাম এ একটা সেট এই সেটটার মাঝখানে এই জায়গায় আমি একটা দিয়ে দিলাম থ্রি এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে তোমাকে বলতে হবে যে এই সেটের উপাদান কয়টা তোমরা সবাই বলতে পারবা এই সেটের উপাদান কয়টা বলো তো এই সেটের উপাদান এই যে জাস্ট থ্রি আছে তিন তার মানে তিনটা নাকি একটা একটা উপাদান যে একটা উপাদান তার নাম হচ্ছে থ্রি এ সেটের উপাদান হচ্ছে থ্রি কিন্তু উপাদান কয়টা অ্যান্সার হচ্ছে একটা তাহলে এ সেটের উপাদান হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান আমি যদি বলি এ সেটের উপাদান সংখ্যা কি তাহলে উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান আচ্ছা এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আরেকটা সেট দেওয়া আছে ধরো যে বি সেট এটা এইভাবে করে দেওয়া আছে যে ফাইভ সিক্স এ সি এইভাবে করে দেয়া আছে তাহলে বি সেটটা যে আছে এটাতে উপাদান কয়টা আছে তাহলে এখানে দেখো যে এক দুই তিন চার চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে তো বি সেটের উপাদান হচ্ছে চারটি তার মানে এখানে যে বি সেটটা আছে বি সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো উপাদান সংখ্যা হচ্ছে চার তার মানে উপাদান কিন্তু তুমি একটা তালিকা পদ্ধতিতে যখন দেয়া থাকবে যতগুলোর মাঝখানে মাঝখানে কমা থাকবে সেইটাই উপাদান হবে কিন্তু একটু ব্যতিক্রম আছে একটু কিন্তু খেয়াল করবা এখানে খেয়াল করার যেটা বিষয় মনে করো তোমাকে আমি বললাম যে পি সমান দেখো পি সমান আমি বললাম যে ওয়ান টু থ্রি তারপরে থ্রি ফোর এর উপাদান সংখ্যা কয়টি তা তুমি সুন্দর মতো করে গোনা শুরু করলা যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার উপাদান সংখ্যা পাঁচ দিয়ে দিলা অ্যান্সার কিন্তু ভুল কেন ভুল শোনো মনে রাখতে হবে এই যে এই যে সেটটা আছে এই সেটটা এইভাবে লেখা আর এই সেটটাকে যদি আমি এক দুই তিন চার করে লিখি এইটা লেখা এই দুইটা লেখা একেবারেই সেম মানে মনে রাখবা যে একটা উপাদান যদি রিপিটেশন আসে সেই রিপিটেশনটা তোমার লেখার দরকার নাই ওটা লিখলেও যা না লিখলেও তা তা ইভেন তুমি এইটাকে তুমি তিনবার লিখলেও এই সেটের আসলে কোনো চেঞ্জ হয় না তাহলে একই উপাদানকে তিন চারবার লিখলে সেটের মানের কোনো চেঞ্জ হয় না সেটও কোনো চেঞ্জ হয় না আসলে এখানে যে তিন দুইবার তিন দেওয়া আছে এটাকে আমি একবার করে তিন লিখলাম এবং এরপরে সংখ্যাটা যে গণনা করবা চারটা চারটা আলাদা আলাদা সংখ্যা আছে সেই জন্য এই এর উপাদান সংখ্যা কিন্তু চার এখানে দেখো এক দুই এই দুইটা মিলে তো একই সেই জন্য তিন আর একটা হচ্ছে চার তার মানে এখানে সেটের উপাদান সংখ্যা হচ্ছে চার তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে বলে সেটের সমতা মানে সেটে যদি ভিন্ন ভিন্ন উপাদানও যদি থাকে সেগুলোকে তোমাকে একটা কাউন্ট করলেও তোমার আসলে ওইটা সমা একই সেট হয় মানে সেম সেট হয় এটাকেই সেটের সমতা বলে তাহলে সেটের উপাদান তোমরা বের করতে পারবা এখন আরও একটা বিষয় হচ্ছে সেটের উপাদান বের করার ক্ষেত্রে এখন তোমার কাছে মনে হতে পারে দেখো এখানে কিভাবে করে কনফিউজড হতে পারো তুমি মনে করো তোমাকে আমি বললাম যে এ সমান আছে এই এইরকম করে তোর একটু কমেন্টে জানাও তো যে এই সেটের এই সেটের সদস্য কয়টা কি মনে হচ্ছে এখানে কয়টা সদস্য আছে এই সেটের সদস্য কয়টা আছে তোমরা নিশ্চয়ই অনেকেই কমেন্ট যেটা অ্যান্সার দিয়েছ অনেকে সঠিক দিয়েছ অনেকে ভুল দিয়েছ আমি শিওর অনেকেই অ্যান্সার দিয়েছ এখানে সদস্য নাই অনেকে অ্যান্সার দিয়েছ একটা অ্যান্সার হবে বলো তো কোনটা হবে অ্যান্সার হবে একটি কারণ এখানে ভিতরে তো শূন্য আছে নাই কে বলল এখানে সদস্য হচ্ছে একটি উপাদান হচ্ছে একটি এর উপাদান কয়টি বলো তো এর উপাদান সংখ্যা হচ্ছে এক এর উপাদান সংখ্যা এক এবং সেই উপাদানটার নাম হচ্ছে শূন্য এ সেটের যে উপাদান এ সেটের উপাদান কয়টা একটা সেই উপাদানটা এই উপাদানটা হচ্ছে শূন্য শূন্যই হচ্ছে সেই উপাদানটা তাহলে আমরা পেরে গেলাম যে এ সেটের উপাদান সংখ্যা কিভাবে করে বের করতে হচ্ছে এটা পেরে গেলাম আচ্ছা আরেকটা জিনিস যদি আমি বলি পি সমান এই রকম করে দিয়ে দিলাম তাহলে বলো তো এইবার উপাদান সংখ্যা কয়টা এবার কি আর বলার অপেক্ষা রাখে যে এমন একটা দুই পাশে ব্র্যাকেট দিয়েছি মাঝখানে ফাঁকা তার মানে এটা কী সেট এটা হচ্ছে ফাঁকা সেট এর কোনো সদস্য নাই যেই যেই সেটের কোনো উপাদান নাই এর উপাদান সংখ্যা হচ্ছে শূন্য সেই জন্য এটাকে আমরা বলবো কি সেট বলতো এটাকে বলবো আমরা ফাঁকা সেট ফাঁকা সেট এটা হচ্ছে ফাঁকা সেট তার মানে কখনো যদি দেখো তুমি যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এইভাবে করে মুখোমুখি আছে তাহলে সেটাকে তুমি বলবা হচ্ছে ফাঁকা সেট মানে ফাঁকা সেট হচ্ছে এমন ধরনের সেট যার কোনো উপাদান নাই উপাদান শূন্য এই ফাঁকা সেটটাকে তুমি আরও একভাবে রিপ্রেজেন্ট করতে পারো সেটা হচ্ছে এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারো এটাও ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে এটাও ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে কোনো সমস্যা নেই তাহলে ফাঁকা সেটের প্রেজেন্টেশন তোমার এরকম যেমন হতে পারে ফাঁকা সেটের প্রেজেন্টেশন এটাও হতে পারে কিন্তু মনে রেখো যে এইটা মানেই এটা তার মানে কিন্তু যে এই যে ফাঁকা সেটের মাঝখানে এই জিনিসটা আমার ঢুকাই দিও না ডাবল কাজ করো না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে মানে এই জিনিস মানেই এই জিনিস তার মানে কি তুমি কি এই জিনিসকে এই জিনিসের ভিতরে ঢুকালে হবে না তখন আবার হয়ে যাবে কি যে এটা এমন একটা সেট যার একটা উপাদান হচ্ছে ওই যে ফাঁকা সেটটা এটা করা যাবে না এটা করা যাবে না কখনোই করা যাবে না তোমাকে ফাঁকা সেট যদি রিপ্রে মানে রিপ্রেজেন্ট করতে হয় যে হ্যাঁ ফাঁকা সেটকে আমি রিপ্রেজেন্ট করবো হয় এটা না হলে এটা এই দুটা এই দুটা হচ্ছে তোমার ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন রাইট বুঝছো সবাই তো ঠিক আছে আমরা এখন আস্তে আস্তে পরের দিকে যাই এখন আসো এর পরের স্টেপে এখানে প্রথমে আমি সেটের যে যে কোনো সেটের উপসেট বের করা এইটা বলতে আসলে কি বুঝে সেটা আগে আমরা বুঝি তারপরে প্রকৃত উপসেট বের করা শিখব সংযোগ সেট শিখব তারপরে আমাদের সেট সেট শিখবো মানে ইউনিয়ন শিখবো ইন্টারসেকশন শিখবো হ্যাঁ তারপরে কমপ্লিমেন্টারি বা পূরক সেট শিখবো এরকম বাদ বাদ দিলে কি হবে বিয়োগ মানে সেটের বিয়োগ বা সেটের অন্তর সেট কাকে বলে সেগুলো শিখবো সব ধীরে ধারাবাহিকভাবে শিখবো তো প্রথমে আমি যদি তোমাকে বলি যে একটা সেটের উপসেট উপসেট উপসেট বলতে তুমি কি বুঝো খুব সহজ এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে উপসেট বের করা নিয়ে তো উপসেট বলতে কীরকম বুঝি মনে করো আমার কাছে আছে এ সমান ওয়ান কমা টু এটার উপসেটগুলো কী কী তো এটার যে উপসেটগুলা বুঝো উপসেট বলতেছি উপসেট কিন্তু একটা সেট মানে এ তো একটা সেট তাহলে আমি এখন যদি বলি এ সেটের উপসেট এ সেটের আমি বলতেছি উপসেট সেই উপসেটগুলো কি উপসেটগুলো হচ্ছে এইটা যত প্রকারে তুমি লিখতে পারবা ওয়ান টুকে তুমি লিখতে পারো ওয়ান আর টু দুইটাকেই নিলাম অথবা শুধু ওয়ান নিলাম শুধু টু নিলাম অথবা কিছুই নিলাম না এগুলো হচ্ছে এ সেটের উপসেট তুমি বলবা যে ঠিক বুঝলাম না তোমাকে এখন একটু বুঝাই বলবো দেখো মনে করো তোমাকে আমি দিলাম যে তোমার সামনে একটা আইসক্রিম আছে হ্যাঁ আইসক্রিম আছে আর বিস্কিট আছে তো আইসক্রিম আর বিস্কিট আছে বা আইসক্রিম আর চকলেট আছে বিস্কিট বাদ দিলাম যে আইসক্রিম আর চকলেট আছে মানুষের বিস্কিট অত পছন্দ না চকলেট অনেকের অনেক পছন্দ আইসক্রিম তো ম্যাক্সিমামেরই পছন্দ তো আইসক্রিম আর চকলেট আছে তো তোমার সামনে এই দুটো দেওয়া হয়েছে তুমি কি কি করতে পারো চিন্তা করো তো তুমি হয় আইসক্রিম খাবা মানে না হলে শুধু মানে শুধু মনে করো আইসক্রিম খাইলা তুমি এটা হতে পারে অথবা শুধু তুমি কি খাইলা বলো তো চকলেট খাইলা সেটা হতে পারে অথবা তুমি আইসক্রিম আর চকলেট দুটাই খাইলা এটাও হতে পারে অথবা একটাও খাইলে না এটাও হতে পারে তাহলে তোমার কাছে অপশন কয়টা আছে চারটা কি কি মনে করো এখানে যে ওয়ান ওয়ান মানে তুমি মনে করো যে ওয়ান মানে আসলে তুমি আইসক্রিম আর টু মানে হচ্ছে চকলেট তাহলে আইসক্রিম আর চকলেট তুমি দুটাই নিতে পারো অথবা শুধু আইসক্রিম নিতে পারো অথবা শুধু চকলেট নিতে পারো অথবা কোনোটাই নাও নিতে পারো এই চারটা যে অপশন আছে এগুলোই হচ্ছে উপসেট তোমার কাছে কি কি অপশন আছে মানে এগুলো দিয়ে তুমি কি কি আলাদা আলাদা সেট তুমি তৈরি করতে পারবা তার প্রথমে হচ্ছে দুইটা সদস্য নিয়ে একটা সেট তারপরে ভিন্ন ভিন্ন সদস্য নিয়ে তারপরে একটাও না নিয়ে তাহলে পৃথিবীর প্রত্যেকটা সেটেরই একটা কমন উপসেট আছে সেটা কি বলতো এখানে যাই বলো না কেন একটা কমন উপসেট হচ্ছে ফাঁকা সেট কারণ আমি কিছুই নিব না এটা তো একটা থাকেই অপশান তোমার কাছে যে একটা থাকে তাও তুমি কিছু নাও নিতে পারো কিছু না নি কিছু যদি না থাকে সেটার উপসেট তৈরি করলে কিছু না নিতে পারো এবং অনেক কিছু থাকলেও তুমি সেখান থেকেও কিছু নাও নিতে পারো তার মানে কিছু না নেওয়া একটা অপশন অলওয়েজই থাকে সেই জন্য পৃথিবীর সব কিছুর সব কিছুরই উপসেট কিন্তু ফাঁকা সেট উপসেট ফাঁকা সেট তো ঠিক আছে আমরা বুঝে গেলাম যে ফাঁকা সেটের বিষয়টা বুঝলাম যে কিভাবে করে এই ফাঁকা সেটটা আসছে সব সেটের উপসেট হিসাবে তাহলে এইটার সাথে এইটার সাথে একটা জিনিস একই সাথে আমি পড়াই দিব একেবারে পড়াই দেবো দেখো কি কি সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এই উপসেটের ইংরাজি হচ্ছে সাবসেট তাই না উপসেটের ইংরাজি হচ্ছে সাবসেট এখন যেটা পড়ব সেটার নাম হচ্ছে শক্তি সেট শক্তি সেটের ইংরেজি হচ্ছে পাওয়ার সেট ঠিক আছে আচ্ছা একেবারেই একই সেম <laughs> জিনিস যে আমাকে যদি বলা হয় এই যে এ সেটটা যে আছে এ সেটটার পাওয়ার সেট কি এ সেটটার পাওয়ার সেট কি পাওয়ার সেট যেই জিনিসটা সেটা হচ্ছে এই পাওয়ার সেট এক ধরনের সেট যার সদস্য হচ্ছে ওই সেটের উপসেটগুলা কথা কি কিছু বুঝলা মানে পাওয়ার সেট এমন একটা সেট যেই সেটের সদস্য হচ্ছে বা উপাদান হচ্ছে ওই সেটের উপসেটগুলা তার মানে এই উপ উপসেটগুলাকে তুমি যদি একটা করে উপাদান হিসেবে কাউন্ট করো মানে এগুলো তো উপসেট এটা একটা উপসেট এটা মানে এগুলো ইন্ডিভিজুয়াল একটা সেট আসলে ছিল এদেরকে যদি তুমি উপাদান হিসেবে কাউন্ট করো উপাদান হিসেবে কাউন্ট করলে কি করতে হবে এই যে দেখো পাওয়ার সেট হচ্ছে এ সেটের যে উপসেটগুলো আছে সেগুলোকে যদি আমি লিখি ওয়ান টু তারপরে কমা হচ্ছে ওয়ান কমা হচ্ছে টু কমা হচ্ছে ফাঁকা সেট এই তো এই এই চারটাই তো উপাদান ছিল এগুলোকে যদি আমি উপাদান হিসাবে কাউন্ট করি এই উপাদান হিসেবে কাউন্ট করলে কি সামনে একটা ব্র্যাকেট থাকবে পিছনে একটা কি থাকবে ব্র্যাকেট থাকবে এবং এই যে এইটা একটা উপসেট এটা একটা আমি মনে করলাম উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান এটাকে ইন্ডিভিজুয়াল উপাদান হিসেবে কাউন্ট করলে এদের মাঝখানে মাঝখানে কী আছে কমা দিতে হবে তাহলে যেই সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট বুঝছো কি মজার বিষয়টা হচ্ছে এই যে উপসেট উপসেট যে সংখ্যাটা আছে উপসেটের যে সংখ্যাটা আছে উপসেট সংখ্যা আর শক্তি সেটের উপাদান সংখ্যা কিন্তু সেম কারণ এই উপসেটগুলো দিয়েই তো আসলে শক্তি সেটটা তৈরি হয়েছে তাই না এটা তো সবসময় সেম থাকবে বুঝে গেছো আচ্ছা আসো আমরা আরও করি আস্তে আস্তে সব বুঝে যাওয়া সমস্যা নেই দেখো মনে করো আমি তোমাকে দিলাম যে পি ইকুয়াল ধরো এক্স ওয়াই জেড এটা দিলাম তোমাকে আমি বললাম যে কষ্ট করে আচ্ছা পি কল না দিয়ে আমি অন্য কিছু আরেকটা দিই ধরো বি কল দিলাম এখন আমি বললাম যে বি সেটের পি কল দিলেও ক্ষতি ছিল না জাস্ট একটু কনফিউশন যাতে অ্যারাইজ না করে সেজন্য এটা দিলাম বি সেটের শক্তি সেট নির্ণয় করো তাহলে তুমি কি করবা বলো তো কি করবা তুমি পারবা না সবাই সবাই পারবা কিন্তু দেখো কিভাবে করবা আগে বি সেটের কি সেট কি সেট নির্ণয় করবা উপসেট নির্ণয় করবা তো উপসেট নির্ণয় করে ফার্স্ট ইয়ার লাস্টে কি দিবা একটা ব্র্যাকেট দিয়ে দিবা আর উপসেটগুলো মাঝখানে মাঝখানে কমা দিবা শেষ উপসেট কি কি দেখি তো উপসেটগুলো বের করতে পারি কিনা তিনটাই আছে এক্স ওয়াই জেড তিনটাই নিব তিনটাই নিলাম এরপরে তিনটা তো আমি নিলাম এবার কি তিনটার মধ্যে যে কোনো দুইটা নিতে পারি দুইটা কি হতে পারে হইতে পারে এক্স আর ওয়াই নিলাম এক্স আর ওয়াই হতে পারে এক্স আর জেড নিলাম এক্স আর জেড হতে পারে ওয়াই আর জেড নিলাম ঠিক আছে নিলাম তো তো দুইটা নেওয়ার যে বিষয়টা এক্স ওয়াই নিতে পারি ওয়াই জেড নিতে পারি এক্স জেড নিতে পারি আর তো কোনো অপশন নাই আর কোনো তো অপশন নাই আর কোনো অপশন আছে কেউ বলবা যে হ্যাঁ জেড এক্স তো নিতে পারি জেড এক্স আর এক্স জেড একই কথাই মানে একটাকে আগে একটাকে পরে লিখে আসলে সেটের কোনো চেঞ্জ হবে না ওটা এটা তোমার আলাদা আলাদা জিনিস হতে হবে একটা এক্স ওয়াই নিশো আর একটা এক্স জেড নিশো এটাকে জেডটাকে আগে দিলে কিন্তু আরেকটা আলাদা সেট হয়ে যাবে না এটা একই সেট তাহলে এটা নেওয়া যাবে না এটা আবার ভুল করে কেউ আবার ওয়াই এক্স আরেকটা নিয়ে নিও না এক্স ওয়াই যেটা সেটাই ওয়াই এক্স মানে এটার সাথে ওটার কোনো পার্থক্য নাই তাই ওটা আলাদা হবে না কিছু তো আমি তিনটা থেকে দুইটা দুইটা করে নিলাম তিন তিনবার আবার এমনও হতে পারে শুধু এক্স নিলাম মনে করো শুধু এক্স এটা কিন্তু মাঝখানে কী থাকবে কমা শুধু এক্স এবং শুধু এক্স নিলাম শুধু ওয়াই নিলাম শুধু জেড নিলাম এটা হতে পারে আর একটা অপশন আছে সব সেটে কী জানি অপশনটা থাকে সবসময় বলো তো কী থাকে ফাঁকা সেট থাকে রাইট ফাঁকা সেট থাকে ফাঁকা সেট এগুলো সবগুলোই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা যে সেট আছে না এগুলো সবগুলো কিন্তু উপসেট কার উপসেট এই যে বি সেটটার উপসেট তাহলে কি আমি শক্তি সেট নির্ণয় করার অনেক কাছে চলে আসছি না অবশ্যই কাছে চলে আসছি কারণ এগুলোকে উপাদান হিসাবে বিবেচনা করলে কি করতে হবে তার মাঝখানে মাঝখানে কি দিতে হবে কমা দিতে হবে তার কমা অলরেডি দেওয়া আছে শুধু সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিতে হবে কেন বলো তো কারণ শক্তি সেট মানে কি শক্তি সেট মানে হচ্ছে হচ্ছে এমন একটা সেট যেহেতু সেট এই শক্তি সেটটা বি সেটের একটা শক্তি সেট তাহলে যে কোনো সেটেরই সামনে একটা ব্র্যাকেট থাকে পিছনে একটা ব্র্যাকেট থাকে উপাদানের মাঝখানে মাঝখানে কমা থাকে তুমি যদি এই ব্র্যাকেটটা না দাও তাহলে তো জাস্ট তুমি উপসেটগুলোকে লিখলা এটা একটা উপসেট এটা একটা উপসেট হলো না তো এটা তো সেট হইলো না তাহলে তাহলে সামনে একটা ব্র্যাকেট আর পিছনে একটা ব্র্যাকেট দেওয়ার পরে এটা একটা সেট হলো যেখানে উপাদানগুলো হচ্ছে ওই সেটের উপসেটগুলা বুঝছো সবাই বুঝতে পারছো ক্লিয়ার ওকে তো এখন এই শক্তি সেট নিয়ে শক্তি সেট নিয়ে প্রতিবার তোমাদের পরীক্ষায় যে কমন কোশ্চেনটা আসে তোমরা সবাই সবাই কিন্তু এই কোশ্চেনটা এই কোশ্চেনটা দেখবা যে গ বা মানে খ বা গয়ে অবশ্যই এই কোশ্চেনটা কমন আসবে এই কোশ্চেনটা যেটা আসে যে শক্তি সেটের উপাদান সংখ্যা two to the power N সমর্থন করে এরকম এরকম প্রমাণ করো এরকম আসে না এরকম যে আসবে এই ধরনের কোশ্চেনগুলোর সলভগুলো তুমি খুবই সহজেই দিতে পারবা কীভাবে করে দিতে পারবা এই যে কথাটা দেখো যদি এ ইকুয়াল মনে করো আমার আসছে five six seven A equal five six seven তাহলে তোমাকে যদি আমি বলি যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা two to the power N এটা প্রমাণ করো খুবই সহজ এই প্রমাণ তোমাদের অলরেডি হয়ে গেছে তো বলবো কোথায় হয়েছে আমরা তো পারি না <laughs> দেখো অবশ্যই পারবা একেবারেই সহজ দেখো এ একটা সেট দেওয়া আছে এই সেটের তোমাকে জাস্ট কি করতে হবে বলো তো এই সেটের উপসেটগুলো বের করে এটার শক্তি সেটটা নির্ণয় করতে হবে আসো প্রথমে আমরা একটু এ সেটটা লিখে নিই এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে ফাইভ সিক্স সেভেন এরপরে লিখতে পারো যে এ সেটের উপসেট সমূহ দিয়ে তুমি উপসেটগুলো লিখতে পারো তারপরে আমি যেরকম করে পাওয়ার সেট অফ এ এটা তুমি লিখবা তাই লিখে ফেলবা ফার্স্টে এর উপসেটগুলোকে আলাদা করে তুমি দেখাতে পারো উপরে তো দেখানোর পরে তুমি যখন পাওয়ার সেট অফ এ লিখবা তাহলে তো উপসেটগুলোই লিখবা তাই না কমা কমা দিয়ে লিখবা উপসেট কী কী তাহলে ফাইভ সিক্স সেভেন পুরাটা নিলাম ফাইভ সিক্স সেভেন থেকে যে কোনো দুইটা ফাইভ আর সিক্স নিতে পারি অথবা ফাইভ আর কী নিতে পারি বলো তো সেভেন নিতে পারি ফাইভ আর সেভেন অথবা সিক্স আর সেভেন তাহলে দুইটা দুইটা নিতে যে পারতেছি এই নেওয়া শেষ আমাদের আবার আমরা কি নিতে পারি আবার নিতে পারি একটা একটা করে ফাইভ নিতে পারি সিক্স নিতে পারি সেভেন নিতে পারি সব নেহা শেষ তারপরে কিছু নাও নিতে পারি এই তো আমাদের উপসেটগুলা এই উপসেটগুলার মাঝখানে মাঝখানে কমা দেয়া অলরেডি হয়ে গেছে এখন যেহেতু এই শক্তি সেট লিখতেছি তাহলে সামনে একটা কমা সামনে একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট ওকে তাহলে আমরা ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট করে দিয়ে দিলাম তাহলে কি হবে এখন দেখো এই যে পাওয়ার সেট অফ এ যে আছে এইটার আমি উপাদান সংখ্যা যদি গণনা করে দেখি তাহলে কি আসে সেটা আমরা দেখব তো এখানে আমরা একটু দেখি যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে আচ্ছা তাহলে এখানে এ সেটের এ সেটের উপাদান সংখ্যা কমা এন সমান থ্রি তাই না এই এসেটের উপাদান সংখ্যা কত এন মানে থ্রি না তুমি বলবো কই থ্রি এই জায়গায় থ্রি এই যে দেখো এসেটে কি আছে এক দুই তিনটা উপাদান আছে থ্রি বুঝছো না বোঝার কিছু আছে এই যে এসেটের উপাদান কয়টা আছে তিনটা আছে তিনটা আমরা গণনা করছি যে একটা দুইটা তিনটা তিনটা গণনা করছি এসেটের উপাদান সংখ্যা তো থ্রি কিন্তু উপাদান সংখ্যা তো বলছে এন তাহলে এন মানে থ্রি শেষ এখন দেখো গণনা করে দেখা যায় এখন লিখবা গণনা করে দেখা যায় দেখা যায় পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা ইকুয়াল গণনা করা শুরু করি এটা একটা উপাদান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কয়টা উপাদান তার সেটের উপাদান কয়টা হয়েছে আটটা এই আটকে আমরা কি লিখতে পারি টু এর উপরে কি লিখতে পারি কিউব লিখতে পারি না আট মানে কি দুই গুণন দুই মানে চার তাকে দুই দিয়ে গুণ করলে আট তাহলে দুই গুণন দুই গুণন দুই মানে টু এর উপরে কিউব মানে হচ্ছে আট টু এর উপরে কিউব কেন লিখলাম আবার তো ওই উপরে আছে টু টু এনকে সমর্থন করে টু এর উপর কিউব দিয়ে আসলে সমর্থন হইলো অবশ্যই হয়েছে কেন এই যে এখানে তার সাথে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিব টু টু দি পাওয়ার কি এই যে থ্রি যে আছে উপরে থ্রি মানেই তো আসলে কি ছিল বলতো এন তার মানে ইকুয়াল মানে two to the power N তাহলে কি প্রমাণ হয়ে গেল না যে এই যে পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে two to the power N মানে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে two to the power N প্রমাণ হয়েছে এইভাবে করে যে কোনো এই যে শক্তি সেটের যে এই কোশ্চেনটা আসে তোমরা এখন থেকে পারবা না একেবারে ইজি না একেবারে ইজি যে জাস্ট ওইটা যদি এখানে এখানে দেখবা এখানে যদি চারটা থাকতো এখানে যদি চারটা থাকতো তাহলে কয়টা বের হইতো বলো তো চারটা থাকলে two to the power four মানে ষোলোটা বের হতো একটা করে দেখাবো তোমাদের সাধারণত তিনটা থাকে চারটাও থাকে চারটাও থাকে তো সেটাও একটা বের করে দেখাই যে কিভাবে করে বের করতে হয় সেটাও দেখো ধরো তোমাকে আমি বললাম যে সি সমান দেয়া আছে থ্রি ফাইভ সেভেন নাইন এরকম করে চারটা দেয়া আছে তাহলে মানে এর এর পাওয়ার সেট যদি বের করতে হয় তুমি কীভাবে বের করবা যে পিসি কল কী বের হবে বলো কয়টা বের হবে তুমি আগে থেকেই জানো চারটা যেহেতু টু টু পার এন মানে ষোলোটা বের হবে তাহলে এটার এটার আমরা কি উপসেটগুলো বের করবো কীভাবে উপসেট বের করবো দেখো অনেকেই কিন্তু পারো না তিনটারটা পারো অনেকেই পারো কিন্তু চারটারটা যেয়ে পারো না পাঁচটায় যেয়ে পারো না চারটারটা শিখলে পাঁচটাও পারবা কোনো সমস্যা নাই তো দেখো প্রথমে চারটাই নেব প্রথমে চারটাই চারটাই নেওয়ার সিস্টেম হচ্ছে আমি থ্রি ফাইভ সেভেন নাইন পাঁচটা চারটাই নিলাম একটা সিস্টেম শেষ হলো যে চারটাই আমি নিছি এরপরে আর কি করতে পারি আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে চারটার মধ্যে তিনটা নিতে পারি এখন তিনটা নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা প্রথমে তিন নিলা তারপরে পাঁচ নিলা তারপরে সাত নিলা দেখো এই যে তিন তারপরে তুমি পাঁচ নিছো এই তিন পাঁচ নেওয়ার পরে তুমি সাত নিয়েছো এরপরে তিন পাঁচটাকে কমন রাখো তিন পাঁচটাকে কমন রাখো এরপরে সাতের জায়গায় তুমি নয় নাও তিন পাঁচ দিয়ে আর কিছু তো পসিবল না তিন আর পাঁচ দিয়ে কি পসিবল পসিবল না তাহলে এবার পাঁচ পাঁচকেও বদলায় দাও পাঁচের জায়গায় তুমি সাত নিয়ে কাজ করো তাহলে তিন আর সাত নিয়ে শুধুমাত্র নয়ই পসিবল নয় করে ফেললাম রাইট বুঝছো ঠিক আছে এইবার আমি তিন সাত নিয়েও যেহেতু পসিবল না তিন নয় নিয়ে তো আর তিনটা হবে না কারণ তিন নয় যদি উল্টা পাশে যাই সেটা তো আসেই তিন নয় সাত এটা কি অন্য কিছু না কারণ তিন নয় সাত মানেই তিন সাত নয় <laughs> উল্টা দিকে যাওয়ার দরকার নেই মানে তুমি সিরিয়ালি যাওয়া মানে তিন আর পাঁচ নিলে তার সাথে সাত নিবা একবার নয় নিবা একবার তারপরে তিন আর সাথে সাথে একবার নয় নিবা শেষ মানে ডান পাশে সবসময় যাবা তাহলেই তুমি পারবা এরপরে তিন আর পাঁচ তিন আর সাত এগুলো নেওয়া যখন শেষ এখন তুমি পাঁচ দিয়ে চিন্তা করো যে পাঁচ যদি আমি ফার্স্টে বসাই তাহলে পাঁচ সাত আর নয় এটা ছাড়া তো আর কোনো উপায় নাই মানে তুমি যদি তিনটাই নিতে হয় তুমি যদি ডান পাশেই সবসময় যাও তাহলে কি তোমার আর কোনো অপশন আছে উল্টা পাশে তো আমি যাইতে পারবো না তাহলে এই একটাই অপশন আছে তাহলে তিনটা নেওয়ারও আমার কাজ শেষ তাহলে এবার যদি দুইটা নেওয়ার কাজ যদি আমি শুরু করি তিনের সাথে পাঁচ নিলাম মনে করো তিনের সাথে কী কী যায় সেটা আমরা নিচ্ছি তিনের সাথে পাঁচ নিলাম তিনের সাথে আমরা সাত নিলাম তিনের সাথে আমরা নয় নিলাম এবার নিব পাঁচের সাথে তাহলে পাঁচের সাথে সাত নিব সবসময় ডান পাশের ডান পাশে যাব পাঁচের সাথে সাত নিব পাঁচের সাথে নয় নিব পাঁচের কাজও শেষ সাথে সাথে আমরা শুধুমাত্র কি নিতে পারবো সাথে সাথে আমরা শুধুমাত্র নয় নিতে পারবো তাহলে দুইটারও কাজ শেষ হয়ে গেল এইবার একটা একটা করে যদি নেই শুধুমাত্র তিন নিলাম শুধুমাত্র পাঁচ নিলাম শুধুমাত্র সাত নিলাম এবং শুধুমাত্র কি নিলাম বলো তো নয় নিলাম এবং তার সাথে একটা ফাঁকা সেট নিলাম তাহলে এই হলো তোমার উপসেট এই উপসেটগুলার সামনে আর পিছনে কি দিতে লাগবে যদি যেহেতু শক্তি সেট বের করতে হবে কি দেওয়া লাগবে ব্র্যাকেট দেওয়া লাগবে তাহলে ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে শক্তি সেট বের হয়ে যাবে এই শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা তাহলে এটাও যদি ওরকম থাকতো যে হ্যাঁ এর উপাদান হচ্ছে এর উপাদান হচ্ছে এন টি তাহলে এন সমান কত আসতো ফোর এর উপাদান কয়টি গণনা করে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা হয়েছে ষোলোটা আচ্ছা তাহলে এর উপাদান কয়টা দাঁড়াইছে গণনা করে কি পাইলা এর উপাদান কয়টা পেয়েছ ষোলোটা ষোলোকে কি লেখা যায় two to the power four মানে ষোলো তার মানে এখানে ফোর মানে কি ছিল এন ছিল ইকুয়াল হচ্ছে টু টু পার এন তার মানে টু টু পার এনকে সমর্থন করে তাহলে এর আগের কোশ্চেনটা যেটা ছিল সেটা যদি এই চারটারও দেওয়া থাকতো পারতো না তোমরা এখন পারবা সবাই খুবই ইজি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা শক্তি সেট থেকে চলে আসি পরের পরের যে জিনিসটা আমাদেরকে শিখতে হবে এগুলো খুবই সহজ এগুলো একেবারেই সহজ তোমরা সবাই পারবা সবাই পারবা দেখো খেয়াল করে দেখো যে আমরা খুবই সহজ কিছু জিনিস শিখব একটা হচ্ছে সংযোগ একটা হচ্ছে সংযোগ সেট যেটাকে আমরা বলি ইউনিয়ন ইউনিয়ন আরেকটা হচ্ছে সেট সেট সেট যেটাকে বলি আমরা ইন্টারসেকশন আচ্ছা তাহলে ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন এই দুটা সেট সম্পর্কে শিখব তো ইউনিয়ন আর ইন্টারসেকশন শেখার আগে প্রথমে আমি বলি যে ইউনিয়নকে তুমি যখন প্রকাশ করবা তখন সেট দুটার মাঝখানে এই রকম করে এই রকম করে বাটির মতো একটা চিহ্ন দেওয়া হয় আর যখন ইন্টারসেকশনটা তুমি রিপ্রেজেন্ট করবা তখন দুইটা সেটের মাঝখানে একটা টুপির মতো হ্যাঁ টুপির মতো একটা এরকম একটা চিহ্ন দেওয়া হয় তাহলে আমাদের একটা জিনিস মনে রাখলে খুবই সুবিধা হবে তাহলে ইউনিয়ন মানে হচ্ছে বালতির মতো আর ইন্টারসেকশন মানে হচ্ছে টুপির মতো এটা এটা আরও একভাবে মানে মানে অনেকে মনে রাখে সেটা হচ্ছে এটা কাপ এটা ক্যাপ কাপ ক্যাপ তো কাপ ক্যাপ ঠিক আছে এটাও মনে রাখা যায় এটা কাপ টাইপের এটা হচ্ছে ক্যাপ টাইপের সমস্যা নাই তো আমি বলতেছি এটা বালতি টাইপের এটা হচ্ছে টুপি টাইপের ওকে তো এই সংযোগ সেট এইটা হলে আসলে কি হয় এই সংযোগ সেটের সরি সংযোগ বা ইউনিয়নের প্রথম যেই জিনিসটা মনে রাখবার সেটা হচ্ছে এটা এটা মানে হচ্ছে সবগুলো উপাদান এটা হচ্ছে সবগুলো উপাদান সবগুলো উপাদান এখানে আসবে এবং এটার ফিজিক্যালি মানে তোমাকে যখন আরও অঙ্ক দেওয়া থাকবে এই ইউনিয়ন মানে হচ্ছে অথবা এটা মনে রাখবা অথবা কিভাবে আসে কিভাবে আসে এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব আগে এইটা মানে অথবা আর যখন সেট থাকবে সেটা মানে হচ্ছে এবং এই দুটা জাস্ট মনে রাখো কোনো সমস্যা নাই এটা নিয়ে তোমার বেশি প্যারা এখন নিতে হবে না তুমি জাস্ট মনে রাখো যে এই ইউনিয়ন মানে অথবা আর ইন্টারসেকশন মানে হচ্ছে এবং কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে থাকবে সবগুলো আর এখানে থাকবে কমনগুলো এখানে শুধু থাকবে কমনগুলো এতটুকু মনে রাখলেই তো হয় সবাই পারবো এখন দেখো কীরকম ধরো তোমাকে আমি বললাম এ মানে হচ্ছে টু থ্রি ফোর বি মানে হচ্ছে ফাইভ ফোর ফাইভ হচ্ছে six seven four five six seven তা তোমাকে আমি যদি বলি যে এ ইউনিয়ন বি এর মান কত এ ইউনিয়ন বি এর মান কত এ ইউনিয়ন বি এর মান কত তাহলে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে কি বলো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে কি সবগুলো মানে এ আর বি এ টোটাল উপাদান যতগুলো আছে সবগুলো এখানে আসবে কি কি উপাদান আছে এখানে টু আছে থ্রি আছে ফোর আছে বিয়ে কি কি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে সব উপাদান আসবে তার মানে এই পাশের যে টু থ্রি ফোর এরা তো আসবেই এখানেও ফোর আছে ফোর তো আসছে আরেকবার ফোর লিখা না লিখা সেম একটু আগে বলছিলাম সেটের সমতা আরেকবার লেখার প্রয়োজন আছে নাই এরপরে কি লিখবো ফাইভ সিক্স সেভেন এদেরকে সবাইকে লিখবো তাহলে এই যে সবগুলোকে যে লিখলাম এটাই হয়ে গেল সংযোগ সেট সংযোগ সেট মানে সবগুলোকে লিখব তো এর চেয়ে সহজ জিনিস আছে আমি তোমাদের মনে রাখার জন্য বলি অনেকেই ভুলে যাও যে কোনটা সংযোগ কোনটা সেট চিহ্ন দেখে ভুলে গেছো যখনই দেখবা যে হ্যাঁ এই পাশে মুখ করা তার মানে বালতি তো বালতির মধ্যে সব ধরে সব সব মানে সব উপাদান আসবে সব ধরে বালতির মধ্যে আর ক্যাপ ক্যাপ পরবে হচ্ছে কমনগুলো কমন ক্যাপ মানে কমন ক্যাপ যখন এই পাশ করে মুখ করা থাকবে না ক্যাপের মতো আরে তোমার উপরে মাথার উপরে এরকম করে দিবা এটা হচ্ছে কমন এটা হচ্ছে কমন শুধু থাকবে তার মানে এইখানে যদি বলা থাকতো যে এ ইন্টারসেকশন বি এটা যদি বলা থাকতো তাহলে অ্যান্সার কি হইতো বলো তো এই ইন্টারসেকশন বি এর মান কি আসতো এ আর বি এর মধ্যে কমন আছে কি মানে দুইটাতেই কে আছে দুই কি দুইটাতে আছে না তিন কি দুইটাতে আছে নাই চার কি দুইটাতে আছে ইয়েস চার কিন্তু দুইটাতেই আছে তার মানে এ ইন্টারসেকশন বি এর মান আসবে কি এ ইন্টারসেকশন বি এর মান কি আসবে চার কারণ চার দুটাতেই আছে পাঁচ তো এটাতে নাই নিতে পারবো না তো ইন্টারসেকশন আর ইউনিয়ন তো খুব সহজ সবাই পারবা না ইন্টারসেকশন আর ইউনিয়ন কিন্তু সবাই পারে মানে ইউনিয়ন মানে সবগুলো নিব আর ইন্টারসেকশন মানে কমনগুলো নিব মনে রাখারও সহজ উপায় বালতি সব নিবে আর টুপি শুধু কমনগুলো নিবে ঠিক আছে পারবা ওকে রাইট তো দেখি তো লিখিত পারো কি না মনে করো আমি তোমাকে বললাম যে P equal three four six Q equal ফাঁকা সেট কিউ ইকুয়াল মনে করো ফাঁকা সেট তোমাকে আমি যদি বলি যে পি ইউনিয়ন কিউ এটার মান কত হবে একটু কমেন্ট করে আমাকে জানাও দেখি তো কী শিখলা তোমরা কী শিখলা পারবা কি না দেখি তো পারো কি না আচ্ছা ঠিক আছে <laughs> আমি বলতেছি দেখো তো মিলাই না তোমরা তোমাদের যে এটা শিখছো সেটা আচ্ছা দেখো তাহলে এখানে কি আসতেছে টু ফোর সবগুলো আসবে কিন্তু সিক্স তারপর ফাঁকা সেট এটা কারা কারা অ্যান্সার দিছ এটা কারা কারা অ্যান্সার দিছ যারা যারা অ্যান্সার দিছে এদেরটা ভুল হয়েছে <laughs> যারা যারা অ্যান্সার দিছো এটা কিন্তু ভুল হয়েছে কেন ভুল হয়েছে বলো তো ভুল হয়েছে কারণটা হচ্ছে যে আমাদের সব উপাদান আসবে বুঝো সব উপাদান আসবে টু ফোর সিক্স আসবে কারণ এটা হচ্ছে বালতি বালতি মানে সব উপাদান আসবে ঠিক আছে কিন্তু এই ফাঁকা সেট মানে কি এর মধ্যে উপাদান কি আছে এই ফাঁকা সেটের মধ্যে উপাদান কয়টা নাই তো উপাদান এটা তো চিহ্ন ফাঁকা সেটের ফাঁকা সেট মানে কি ছিল এটা মানে তো ছিল এইরকম মানে যার মধ্যে কোনো উপাদান নাই <laughs> যার মধ্যে তুমি এইটাকে আবার ভিতরে কেন ঢুকাবা এর মধ্যে যদি উপাদান থাকতো সেই উপাদান এইটা এখানে যদি সেভেন থাকতো সেভেনটা আসতে পারতো এইখানে নাই মানেই তো ফাঁকা সেট এই ফাঁকা সেট তো এখানে আসবে না এখানে তো সেটের চিহ্নটা আসবে না তো এটা এই ভুল করে এই এই ভুল করা যাবে না এটা জাস্ট টু ফোর সিক্স আর এখানে তো উপাদানই নেই সব উপাদান হয়ে গেছে টু ফোর সিক্সই মোট উপাদান কিউবের মধ্যে তো উপাদানই নেই তুমি এখানে কেন ফাঁকা সেট জিনিসটা আনবে কেন উপাদান আনতে হবে মানে পি এর মধ্যে যে যে উপাদান আছে এবং কিউ এর মধ্যে যে যে উপাদান আছে সেগুলোই হচ্ছে সেগুলো সবগুলো উপাদান হচ্ছে পি সংযোগ কিউ এর মধ্যে আছে রাইট বুঝছো সবাই আচ্ছা ঠিক আছে ওকে তাহলে পি সংযোগ আর পি পি ইউনিয়ন এবং হচ্ছে পি ইন্টারসেকশন সবাই তোমরা বুঝছো আচ্ছা যদি বুঝে যাও তোমরা এখন পর্যন্ত যেটা শিখলা একটা জিনিস আমি আমি তোমাদেরকে করতে দিই দেখি তো তোমরা পারো কি না যে ইউনিয়ন ধরো আমি তোমাকে বললাম যে এ সমান ফাইভ কমা হচ্ছে সিক্স বি সমান ওয়ান কমা টু কমা হচ্ছে সিক্স তাহলে তোমাকে আমার আমি বললাম আরেকটা হচ্ছে সি সমান হচ্ছে ফাঁকা সেট তোমাকে আমি যদি বলি যে দুটা জিনিস নির্ণয় করবা যে এ ইউনিয়ন বি এবং না এ ইন্টারসেকশন বি এই দুটার সাথে ইউনিয়ন সি এটা বের করবা একটা আরেকটা বের করবা হচ্ছে পাওয়ার সেট অফ সি দেখি তো কারা কারা পারো পারবা খুব কঠিন ইজি কিন্তু আছে সবাই পারার কথা দেখো খেয়াল করো এখানে কি এ এটা কি কি চিহ্ন এটা সংযোগ না সেট <laughs> তোমাদের অনেক মাথায় আসে আর এই সংযোগ সেট তো ভুলে গেছি কিন্তু এইরকম এইরকম আছে তার অনেক মানে এটা টুপি মানে কমনটা পড়বে এইটুকু মনে রাখলেও কিন্তু হয় এটা সেট হ্যাঁ ইন্টারসেকশন আর এটা হচ্ছে বালতি ইউনিয়ন <laughs> ঠিক আছে ওকে এগুলো বের করার সময় মনে করো এক নম্বরের অঙ্ক তুমি করতেছো বের করার সময় যেগুলো আলাদা আলাদা পার্ট আছে সেগুলো আগে বের করে ফেলবা যেমন এখানে এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে না এ সংযোগ বি এ ইন্টারসেকশন বি এটার মানে আগে বের করে ফেলবা যে ফাইভ সিক্স আর হচ্ছে ওয়ান টু সিক্স এগুলোর মধ্যে কমন কে আছে বুঝতেই পারতো সিক্স কমন পড়ছে দুটার মধ্যে সিক্স হবে সেটার সাথে সংযোগ সেট হচ্ছে সি এর আচ্ছা তাহলে এইটার সাথে যদি আমরা সংযোগ দিই সংযোগ দিই হচ্ছে সি এর তাহলে এইটুকু হচ্ছে সিক্স তার সাথে সংযোগ হচ্ছে কিসের সি সি মানে কত ফাঁকা সেট তাহলে কী হবে বলো শাখা সেট এর সাথে সংযোগ সিক্স আর ফাঁকা সেট না হবে সিক্স আর ফাঁকা সেট দিবা নাকি শুধু সিক্স দিবা বলো কি দিবা সবগুলো আসবে সব বালতি মানে সব তার মানে কি সিক্স আর ফাঁকা সেট না শুধু সিক্স কারণ ফাঁকা সেট মানে তো এর তো উপাদানই নাই কেন ফাঁকা সেট আসবে এর উপাদান নাই মানে এটাকে ফাঁকা আকারে লিখলে ভিতরে মানে ভিতরে কিছু নাই ঠিক আছে সব উপাদান আসে এটার তো কোনো উপাদানই নেই কি আসবে কিছুই আসবে না সেটা শুধু সিক্স দিতে হবে কেউ আবার এই জিনিসটাকে ভিতরে ঢুকাই দিবে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এটা পারলা তোমরা আমি বুঝতে পারছি এটা তোমরা পারছ কিন্তু দ্বিতীয়টা দ্বিতীয়টা কি পারবা পাওয়ার সেট অফ সি এটা একটা ফাঁকা সেটের পাওয়ার সেট বের করতে বলছে কি হবে বলো কি হবে দেখো পাওয়ার সেট বের করতে হইলে বলো তো শক্তি সেট বের করার সিস্টেম কি ছিল এটা এইটা শেখানোর আগে যে শেখালাম শক্তি সেট বের করার সিস্টেম হচ্ছে উপসেট বের করা ফাঁকা সেটের উপসেট কি ফাঁকা সেটের উপসেট কি ফাঁকা সেটের উপসেট পৃথিবীর সব কিছুরই উপসেট হচ্ছে ফাঁকা সেট তার মানে ফাঁকা সেটের তো কোনো উপাদান নাই তার মানে এর শুধু একমাত্রই একটাই উপসেট আছে সেটা হচ্ছে ফাঁকা সেট ওকে তাহলে এর উপসেটটা লিখে ফেলি পি অফ সি বের করার জন্য এর উপসেটটা লিখে ফেললাম মনে করা যায় ফাঁকা সেট এটা এইভাবেও লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি ঠিক আছে এখন আমাকে পাওয়ার সেট বানাইতে হবে তাহলে পাওয়ার সেট বানাইতে হলে জানি কি করতে হয় পাওয়ার সেট বানাইতে হইলে এই উপসেটটাকে উপাদান হিসেবে কাউন্ট করতে হয় তাহলে এই যে এটা একটা উপসেট তো উপসেটটাকে আমি কী হিসাবে কাউন্ট করব উপাদান হিসাবে তাহলে এরপরে সেট নির্ণয় করবো সেট নির্ণয় করা মানে কি সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিব তাহলে সামনে আর পিছনে যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সেটাকেই বলবে হচ্ছে পাওয়ার সেট অফ সি এটার ক্ষেত্রে একই কথা এইটা মানেই তো এটা এটা তো এটাই তো উপসেটটা তাহলে এর সামনে এবং পিছনে যদি একটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সেটাই হবে পাওয়ার সেট অফ সি মানে ফাঁকা সেটের পাওয়ার সেট হচ্ছে এটা কেউ কেউ যে ভুল করে ফাঁকা সেটকে এরকম করে লেখে এটা কিন্তু ফাঁকা সেট না এটা ফাঁকা সেটের পাওয়ার সেট হয়ে যায় আজকে বুঝতে পারলা কাহিনিটা তাহলে এটা কিন্তু ফাঁকা সেটের পাওয়ার সেট হয়ে যায় আচ্ছা তো দেখো খেয়াল করে তাহলে সংযোগ সেটটা তোমরা বের করা কিন্তু শিখে গেছো যে সংযোগ সেট কেমনে বের করে আচ্ছা ঠিক আছে সংযোগ সেট বের করা শিখছো পাওয়ার সেট বের করা শিখছো সেট সেট বের করা শিখছো আচ্ছা এখন তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে অন্তর সেট এটাও খুব মজার সেট হ্যাঁ সেট সেটের বিয়োগ সেটের বিয়োগ কীরকম করে করবা আচ্ছা এখানে বিষয়টা বুঝো মনে করো এ একটা সেট আছে one two three four five six B একটা সেট আছে ফাইভ কমা সিক্স ঠিক আছে তোমাকে আমি বললাম যে এ সেট যে আছে এ সেট থেকে বি সেট মাইনাস করো এটাকে এভাবেও লেখা যায় এ মাইনাস বি এভাবেও লেখা যায় এ থেকে বি মাইনাস করো এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় এটা দুইটাই প্রকাশভঙ্গি এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো তো তাহলে one comma two comma three comma four comma five comma six এটা থেকে বাদ দিব হচ্ছে ফাইভ আওয়ার সিক্সকে এটাকে বাদ এটাকে আমরা পড়ি বাদ সেট মানে বাদ দেওয়া এ বাদ দি এখন তোমাকে আমি একটু কথা বলি এইটাকে তুমি কিভাবে চিন্তা করবা যেভাবে চিন্তা করবা সেটা হচ্ছে বাদ দেওয়া মানে হচ্ছে যাকে তুমি বাদ দিচ্ছ এ কালপ্রিট এ অপরাধী এ যদি এই পাশেরটাতে থাকে মানে এই পাশেরটা মানে এ বাদ দিয়ে অ্যান্সার সবসময় এই পাশেরটা হবে মনে রাখবা যে যার থেকে বাদ দিচ্ছ মানে যেটা থেকে মাইনাসটা করতো সো এটাই সবসময় অ্যান্সার শুধুমাত্র কালপ্রিটরা বাদে যারা দোষী তাদেরকে বাদ দিয়ে যারা দোষী তাদেরকে বাদ দিয়ে বাকি এখানে যারা আছে তারাই অ্যান্সার হবে তাহলে বলো তো এখানে যারা আছে দোষীর মধ্যে কারা কারা এখানে আছে ওদেরকে একটু ফাইন্ড আউট করো তো এই যে ফাইভ এখানে আছে কি নাই আছে তার মানে একে তোমার নেওয়া যাবে না দোষীদের বাদ দিতে হবে সিক্স এরা তো দোষী যাকে বাদ দিচ্ছ তারা দোষী তাদেরকে বাদ দিচ্ছ তারা হচ্ছে দোষী <laughs> তাদেরকে তোমার নেওয়া যাবে না কাটা দিয়ে দাও তাহলে বাদ দিলে এখানে কি থাকে তাহলে বলো তো ওয়ান টু থ্রি ফোর এটাই এটাই তোমার হচ্ছে বাদ সেট বা সেটের অন্তর মানে এ বাদ দিয়ে দিলে এটাই আসবে বুঝছো তোমরা এখানে ভুল করা যাবে না কি ভুল হয় দেখো এই সেই অঙ্কে মনে করো যে তোমাকে আমি বললাম যে বি বাদে বি বাদে মানুষের মাথা ঘুরে যায় বি বাদে <laughs> কি যে হবে হ্যাঁ মাথা ঘোরানো যাবে না বি এর মানটা আগে লিখতে হবে বাদ এ এ হচ্ছে one two three four five six এবার কালপ্রিট কারা এবার কালপ্রিট কারা বলো এই সবাই culprit one two three four five six সবাই কালপিট যাকে বাদ দিচ্ছ তাকে তুমি দোষী হিসাবে কাউন্ট করবা যাকে বাদ দিচ্ছ এই যে মাইনাস করছো কাকে একে তাহলে এর মধ্যে যারা আছে সবাই এখানে দোষী ঠিক আছে সবাই দোষী এখানে তাহলে তাকে যদি তুমি বাদ দাও তাহলে দেখো আমার কিন্তু অ্যান্সার হবে এই পাশেরটা মানে যার থেকে বাদ দাও সবসময় এটা অ্যান্সার হয় এদের এদের মধ্যে দোষীগুলোকে বাদ দিব দেখো তো ওয়ান এখানে নাই টু এখানেও নাই থ্রি এখানে নাই ফোর এখানে নাই ফাইভ এখানে আছে এখানেও আছে তার মানে এ বাদ যাবে সিক্স এখানেও আছে এখানেও আছে এও বাদ যাবে অ্যান্সার কি আসবে আমার তো অ্যান্সার আসে এইগুলো এগুলোর মধ্যে দুটোকেই বাদ দিয়ে দিছি তার মানে ফাঁকা সেট হবে অ্যান্সার বুঝছো কি বুঝে নাই হ্যাঁ, বুঝতে পারছো মানে তোমরা আবার মনে করো না এরা কই গেল এরা দোষী কিন্তু এরা তো এখানে নাই তোমার ওদের নিয়ে কোনো চিন্তাও নেই এরা তো দোষী এরা থাকলেও এখানে লিখতাম না নাই তাহলে নাই তা নাই সমস্যা নাই কিন্তু এরা এরা দুইজনকে এই সেটের মানে যার থেকে বাদ দিচ্ছ সেই সেটটাই তোমার অ্যান্সার হবে যখন তোমার বাদ সেট আসে তখন এই সেটটাই অ্যান্সার হবে যারা দোষী তাদেরকে তুমি জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিবা তা বাদ দিয়ে দেখা গেলো দুজনেই দোষী ছিল তার মানে বিবাদ এ করলে ফাঁকা সেট হয়ে যাবে বুঝছো দেখো স্টুডেন্টরা ভুল করে কোথায় দেখো তোমরা যাতে ভুল না করো আমি তো চাই তোমরা কেউ ভুল করবে না কীরকম কোশ্চেন আসলে ভুল করে দেখো এ ইকুয়াল মনে করো আছে two three four B equal আছে মনে করো ফাইভ সিক্স সেভেন বলো তো বলো তো <laughs> এ বাদ বি এর মান কত হবে এ বাদ বি এর মান কী হবে কী হবে কমেন্ট করো আমি জানি তোমরা কমেন্ট করতেছো কমেন্ট করবা অনেকেই ভুল অ্যান্সার দিবা অনেকেই ভুল অ্যান্সার দিবা এত করে বুঝালাম তাও ভুল অ্যান্সার দিবা কারণ জিনিসটা ভালো করে শুনো নয় শুনো ভালো করে এ বাদ বি এখানে দোষীকে অপরাধীকে বি হচ্ছে দোষী এরা হচ্ছে দোষী ঈদের মধ্যে যদি কেউ এখানে থাকে তারা বাদ পড়বে আর যদি বাদ পড়ার পর যা থাকবে সেটাই অ্যান্সার হবে বলো তো ফাইভ কি এখানে আছে নাই সিক্স কি এখানে আছে নাই দোষীদেরকে খুঁজেই পাইতেছো না এখানে তারপরে মানে এখানে যারা আছে সবাই তোমার আসলে অ্যান্সার মানে টু থ্রি ফোর হবে অ্যান্সার অনেকে কিন্তু ফাঁকা সেট দিয়ে দেয় আরে কমন পরে নাই আর কমনের সাথে এখানে কি কমনের সাথে কিছু নাই এখানে ব্যাপারটা হচ্ছে বাদ দিতে এটাই অ্যান্সার হবে যেটা থেকে বাদ দিচ্ছ সেটাই অ্যান্সার হবে শুধু ওখান থেকে কালপিটগুলোকে বাদ দিতে হবে যারা দোষী তাদেরকে বাদ দিতে হবে এটা ফাঁকা সেট অ্যান্সার নয় সবাই বুঝছো এটা কিন্তু ফাঁকা সেট অ্যান্সার হবে না আচ্ছা ঠিক আছে আসো তাহলে অন্তঃসেটটাও বুঝে গেছো তাই না সবাই বুঝছো অন্তঃসেটটাও যেমন তোমাকে আমি যদি বলি যে পি সমান দেওয়া আছে ফাইভ সিক্স সেভেন কিউ সমান মনে করো দেওয়া আছে সেভেন এইট নাইন তারপরে তোমার আর সমান দেওয়া আছে ফাঁকা সেট তাহলে তোমাকে বলা হইল যে পি বাদ কিউ বাদ আর ইকুয়াল হচ্ছে হোয়াট পারা যাবে না সবাই পারবো না দেখো পি বাদ কিউ কি করবা আগে আগে আমি বলছি না যে খণ্ড ভাবে বের করবা পি বাদ কিউ এর মানটাকে বের করে ফেলো পি এর মান আছে ফাইভ সিক্স সেভেন আর এখানে হচ্ছে সেভেন এইট নাইন বাদ দাও দেখি বাদ দিলে কি হবে সব বাদ চলে যাবে নাকি অবশ্যই না বিষয় হচ্ছে এখানে কালপিটটা দেখো কালপিট আছে সেভেন এইট নাইন দোষী এই দোষীগুলো কি জায়গায় আছে সেভেন এখানেও আছে তার মানে এই দোষীকে এখান থেকে আউট করে দিতে হবে এখানে রাখা যাবে না এইট কি এখানে আছে নাই নাইন কি এখানে আছে নাই তার মানে এইটা বাদ দিয়ে বাকি এই সেভেন বাদ দিয়ে বাকি যা কিছু আছে সেটাই এই পাশে অ্যান্সার হয় সবসময় মনে রাখবা যার থেকে বাদ দিচ্ছ সেইটাই অ্যান্সার শুধুমাত্র কালপিটগুলোকে বাদ দিয়ে এতটুকু তো এতক্ষণ বুঝে যাওয়ার কথা তাহলে এখানে পি বাদ কিউ বাদ যদি আর দিয়ে দিই তাহলে কি আসবে তাহলে পি বাদ কিউ এর মান কি ফাইভ কমা সিক্স বাদ আর যদি দিই আর এর মান কি ফাঁকা সেট এখানে দোষী কে কেউ দোষী নেই কারণ আর বাদ দিছে আর তো ফাঁকা সেট ওর মধ্যে সদস্যই নেই কেউ দোষী আছে নাই কেউ দোষী না থাকলে কি এটাই অ্যান্সার হবে ফাইভ সিক্স অ্যান্সার হবে বুঝছো সবাই ইজি না বাদ সেট অনেক ইজি ওকে এখন আসো আমরা সার্বিক সেট ও পূরক সেট ইংলিশে বলে হচ্ছে ইউনিভার্সাল সেট আর হচ্ছে পূরক সেট হচ্ছে কমপ্লিমেন্টারি সেট এই দুইটা সেট আমরা শিখব সার্বিক সেট মানে হচ্ছে যতগুলা বর্ণনা আছে বর্ণনার মধ্যে যতগুলা সেট থাকবে সেই সবগুলা সেট যেই সেটের অন্তর্ভুক্ত সেগুলাকে বলে সার্বিক সেট ঠিক আছে মনে করো এ বি সি ডি এগুলো সবগুলা যেই সেটের অন্তর্ভুক্ত বা যেই সেটের সাবসেট সেটাকেই বলা হয় হচ্ছে কি সার্বিক সেট আচ্ছা আমরা আস্তে আস্তে বুঝবো প্যারা নাই মনে করো তোমাকে আমি বললাম যে ইউনিভার্সাল সেটকে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ ইকুয়াল ধরো আমি বললাম যে one two three four five six seven eight এটা হচ্ছে ইউনিভার্সাল সেট এই ইউনিভার্সাল সেট থেকে আমি এখন বললাম যে এ সেটের মান দেওয়া আছে টু থ্রি ফোর বি সেটের মান দেওয়া আছে one three five seven C সেটের মান দেওয়া আছে টু ফোর সিক্স এইট তোমাকে এই যে এই সেটগুলো লিখলাম এখানে একটা জিনিস আমি বলে রাখি এমন কি কখনো পসিবল যে এ সেটের সদস্য হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত মানে ইউনিভার্সাল সেট হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত one two three four five six seven eight কিন্তু এ সেট বি সেট বা সি সেটে ওয়ান বা এইটের মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলো বাদ দিয়ে নাইন চলে আসছে একটা সদস্য এটা কি আসতে পারে না আমি তোদের কি বললাম ইউনিভার্সাল সেটে যা থাকবে সেটা বাদ দিয়ে অবশ্যই এখানে ভিতরে এক্সট্রা কিছু থাকতে পারবে না এটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা মাথায় রাখতে হবে তোমাকে মানে তোমাকে আমি যদি বলে দেই যে এ সেটটা হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে জোর সংখ্যার সেট এ সেট হচ্ছে জোর সংখ্যার সেট তুমি কি two four six eight ten twelve সব লিখতে পারবা না তোমার যদি উইক্স নেট ওয়ান থেকে এইট পর্যন্ত দেওয়া থাকে এইটের বেশি তুমি যাইতেই পারবা না বুঝছো এটা মাথায় রাখবা যে সার্ভিস সেটের মধ্যেই তোমার থাকতে হবে অলওয়েজই যাই হোক আরও আমরা অঙ্ক করতে করতে বুঝবো টেনশন নেওয়ার কারণ নাই এখন আসো পুরক সেটের বিষয়টা এই যে পুরক সেট পুরক সেট মানে কি জানো মনে করো এ কমপ্লিমেন্টারি সেট সি দিয়ে কমপ্লিমেন্টারি বোঝায় অথবা এ প্রাইমও লেখা যায় এ দিয়ে একটা টান দেওয়া যেতে পারে এ প্রাইম দেওয়া যেতে পারে এ প্রাইম লিখতে পারো অথবা এ কমপ্লিমেন্টারি লিখতে পারো দুটোর মধ্যে একটা যে কোনোটা লিখতে পারো কোনো সমস্যা নেই এটা মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস এ সেট পুরক সেট মানে পুরো সার্বিক সেট যেটা আছে সেটা থেকে যদি তুমি ওই সেটটা বাদ দাও তাহলে যেই সেট থাকে তাকেই বলা হয় ওই সেটের পুরক সেট বা কমপ্লিমেন্টারি সেট তাহলে এইটার ইউ ছিল কত one two three four five six seven eight আর এ ছিল কত এ ছিল হচ্ছে টু থ্রি ফোর তাহলে বাদ দিলে কি থাকে এখানে এখানে কে কে কালপ্রিট আছে টু থ্রি আর ফোর এই টু থ্রি ফোর সবই আছে এখানে দেখো টুও আছে থ্রিও আছে টু থ্রি ফোর তিনটা এই কালপ্রিট এখানে আছে তার মানে সেটা যদি বাদ দিই one five six seven eight two three four বাদ দিলে one five six seven eight এটাই হবে তোমার কি পুরক সেট পুরক সেট খুবই সহজ সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিবা বাদ দেওয়া তো একটু আগে শিখলা মানে জাস্ট যদি ইউ মানে মানে বি সেটের পুরক সেট বের করতে বলতো বি প্রাইম তাহলে ইউ মাইনাস বি করতা সি সেটের পুরক সেট বের করতে বলতো ইউ মাইনাস সি করতা সহজ না অনেক অনেক সহজ কিন্তু এগুলো কিন্তু পারতে হবে এগুলো কিন্তু খুবই ইজি জিনিস সবাই পারার কথা তো আসো তো একটা একটা অঙ্ক করো দেখি আমি যদি তোমাকে বলি যে এইভাবে করে দেওয়া আছে যে এই কোয়েশ্চেনটা এরকম দেওয়া আছে A prime intersection B prime union C এটার মান কত এ বি সি এর মান দেওয়া আছে পারবা তোমরা পারবা করো দেখি প্রথমে কিসের মান বের করবা ব্র্যাকেটেরটার ভিতরের মানটা বের করবা তাই না ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া আছে সেটা বের করবা তো এ প্রাইম এটার মানটা বের করতে হইলে তোমাকে আগে লাগবে ইউ মাইনাস এ কি করবা ইউ এর মান কি দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে one two three four five six seven eight minus A কি দেওয়া আছে এর মান মানে মাইনাস কিন্তু এইভাবেও টান দেওয়া যায় এভাবেও টান দেওয়া যায় একটু আগেই বলেছি টু থ্রি ফোর তাহলে মাইনাস করলে কি আসে বলো মাইনাস করলে কি আসবে টু থ্রি ফোর বাদ গেলে একটু আগেই আমরা দেখলাম টু থ্রি ফোর বাদ গেলে আমাদের থাকে one five six seven eight এটা হচ্ছে এ প্রাইমের মান অনুরূপভাবে বি প্রাইমের মান কি হবে ইউ মাইনাস হচ্ছে বি ইউ এর মান কি আসে one two three four five six seven eight এটা থেকে বি এর মান যদি বাদ দিই বি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা যদি আমরা বাদ দিয়ে দিই বিটা তাহলে থাকতেছে আমাদের two four six eight two four six eight এটা হচ্ছে বি প্রাইমের মান এবং এ প্রাইম এবং বি প্রাইমের মধ্যে কি করতে বলছে বলতো আমাদেরকে সেত সেত মানে কি কমন কি কি গেছে সেটা নির্ণয় করতে বলছে পারবো না এই দুটার মধ্যে কমন কি আসে এই এই যে এই এইটা এই মানটা আর এই মানটার মধ্যে কমন কি আসে সেটাই কি আমি একটু সংক্ষেপে লিখি তাই না যে A prime intersection B prime এই দুটার মধ্যে কমন কি আছে বলো এটা হচ্ছে এ প্রাইম এটা হচ্ছে বি প্রাইম এটার মধ্যে কমন কি পড়ছে বলতে পারবা কমন কি দেখো তো টু কি কমন না ফোর কি কমন না সিক্স কি কমন ইয়েস এইট কি কমন ইয়েস তাহলে সিক্স আর এইট হচ্ছে কমন সবাই পারছো না সিক্স আর এইট হচ্ছে কমন তার মানে A prime intersection B prime মানে এই যে টুপি টুপি টুপি মানে কমন টুপি মানে কমন পালতি মানে সবগুলো তাহলে টুপি মানে কমন কমন নিয়ে নিছি আচ্ছা ঠিক আছে এখন আসো A intersection B union C তার মানে এটা হচ্ছে six comma eight union C এর মান হচ্ছে টু ফোর সিক্স এইট তুমি আমাকে বলো এই দুটার মধ্যে যদি সবগুলো নেই সিক্স আর এইট ওই পাশেও আছে তার মানে টু ফোর সিক্স এইট সব উপাদান কি টু আছে ফোর আছে সিক্স আছে এইট আছে সব উপাদান তার মানে নির্ণয় করতে বললে এটাই অ্যান্সার হবে পারবো না মানে সবাই ইজি আছে না কোনো প্যারা নাই একবারে ইজিভাবে করে এইভাবে করে শিখবা কিন্তু এই ভিডিওটা যদি মনে হয় যে না একটু প্র্যাকটিস আরও করা দরকার ভিডিওটা শেয়ার দিয়ে রাখো তোমার টাইমলাইনে পরে আবার যখন ইচ্ছা দেখতে পারবা কোনো সমস্যা নেই আর অঙ্কগুলো ভালো করে খাতায় খাতায় করো খাতায় করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবা খাতায় কিন্তু করতে হবে খাতায় না করলে কিন্তু ক্লিয়ার হবার না দেখা যাবে যে ভুলে যাচ্ছ এই কাজটা করা যাবে না আচ্ছা ঠিক আছে এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্রোমোজোর ক্রোমোজোরের আচ্ছা কার্তেশিয়ান গুণটা শিখে ফেলি এই কার্তেশিয়ান গুণটা কীরকম মানে সেটের যে গুণ আছে এটা কীরকম দেখো সেটের গুণের একটা মজার বিষয়টা হচ্ছে ধরো তোমার বাসায় তোমার রং করা হচ্ছে রং রং দেওয়া হচ্ছে এটা বইয়ের মধ্যে এক্সাম্পলটা দেওয়া আছে সুন্দর একটা এক্সাম্পল মানে বাসায় তোমার রং করবে তো বাসার ভিতরের রঙের জন্য তুমি কয়েকটা কালার সিলেক্ট করলা বাসার বাইরের রঙের জন্য কয়েকটা কালার সিলেক্ট করলা দেখো ভালো করে বুঝো মনে করো বাসার ভিতরে ভিতরের জন্য যে কালারগুলো সিলেক্ট করছো সেটা হচ্ছে এ এ এর মধ্যে ওই সেটটা আছে ধরো যে তুমি লাল কালার সেট করছো এই যে রেড কালার সেট করছো যে রেড কালার করবা ভিতরে অর অথবা তুমি মনে করো ব্ল্যাক কালার ব্ল্যাক কেমন করে ভিতরে হোয়াইট কালার করবা ভিতরে হ্যাঁ রেড কালার করবা অর হোয়াইট কালার করবা ঘরের ভিতরে বাসার ভিতরে রেড কালারটা অর যদিও যাই হোক দিলাম আর কি অঙ্কের খাতিরে আর বাসার বাইরে যে কালারগুলো তুমি সিলেক্ট করছো কী কী কালার হতে পারে তুমি বলা যে হ্যাঁ ইয়েলো হতে পারে আমি দিতে পারি ব্লু দিতে পারি হ্যাঁ অর আমি ব্লু ব্লু দিতে পারি বা ব্ল্যাক দিতে পারি ব্লু দেওয়াটা ঠিক আছে ইয়েলো ব্লু দিতে পারি অথবা তার সাথে আমি আরেকটা সিলেক্ট করলাম যে গ্রিন দিতে পারি এই তিনটা কালার সিলেক্ট করলাম তাহলে এই দেখো যে দুই টাইপের আমি কালার সিলেক্ট করলাম এক টাইপের কালার কোথায় দেওয়ার জন্য বাসার ভিতরে দেওয়ার জন্য আরেক টাইপের কালার কোথায় দেওয়ার জন্য বলো তো বাসার বাইরে দেওয়ার জন্য সিলেক্ট করলাম এখন তুমি আমাকে বলতে পারো যে তুমি যে বাসাটা রং করবা তোমার কাছে কত প্রকারের কম্বিনেশন আছে কম্বিনেশন মানে কি ভিতরের রং এইটা হইলে বাইরের রং এইটা হবে ভিতরের রং এইটা হলে এরকম তোমার কম্বিনেশন কি কি হইতে পারে সেই কম্বিনেশনটাকেই আমরা কার্তেশিয়ান মাল্টিপ্লিকেশন বলি বা কার্তেশীয় গুণ বলি তাহলে এ ক্রস বি এটা মানে হচ্ছে আর আর ডাব্লু ক্রস হচ্ছে Y B R G Y three হলো ব্লু আর হচ্ছে গ্রে দেখো এই গুণের একটা মজার বিষয় পার্টটা হচ্ছে এই গুণের প্রথম পাশে মানে এই যে তোমার যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা যখন তুমি লিখবা তখন তুমি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা যে তোমার এইগুলো কম্বিনেশন কম্বিনেশন বলতে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে এই যে এইটা তুমি যদি ভিতরের কালারটা রেড হয় এই রেডের জন্য তুমি এই বাহিরের কালার তুমি রেড হলে বাইরের কালার ইয়েলো হতে পারে অথবা ভিতরের কালার রেড হলে বাইরের কালার ব্ল্যাক ব্লু হইতে পারে অথবা ভিতরের কালার রেড হলে বাইরের কালার গ্রিন হতে পারে এই যে রেডের জন্য তুমি যে আলাদা আলাদা আলাদা আলাদা তিনটা তুমি লিখলা এগুলোকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা মানে এইটা হচ্ছে একটা ক্রোমোজোর মানে জোর জোড়া যে এই একটা জোড়া পাইছো যে ভিতরের কালার এটা বাইরের কালার এটা ভিতরের কালার এটা বাইরের কালার এটা মানে প্রথমটাতে ভিতরের কালার লিখবা দ্বিতীয়টাতে কি বাইরের কালার লিখবা এই রেডের কাহিনী সে যদি ভিতরের কালারটা ডাব্লু হইতো মানে হোয়াইট হইতো তাও কি কম্বিনেশন বাইরের কালার ইয়েলো হইতে পারতো ভিতরের কালার ডাব্লু বাইরের কালার তোমার ব্লু হইতে পারতো ভিতরের কালার ডাব্লু বাইরের কালার তোমার গ্রিন হতে পারতো তাহলে এই যে দেখো তোমার টোটাল কম্বিনেশন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা টোটাল কম্বিনেশন আসছে যে ভিতরের কালার এটা দিলে বাইরের কালার এটা এটা এটা তুমি নিতে পারো এই যে তুমি এই কাজটা যে করলা এগুলাকে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলা তা এটা যদি কার্তেশিয়ান গুণ যেহেতু এটা একটা সেট এই যে এই যে ক্রোমোজোমের এটা তুমি একটা সেট পাইছো তাই ফার্স্ট এবং লাস্টে কি লাগবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এই এই সেটটা তুমি পেয়েছো এটা কিসের সেট এটা হচ্ছে সেই সেটটা যার প্রথম সদস্য এগুলো হচ্ছে ক্রোমোজোর যার প্রথম সদস্য কি ভিতরের ভিতরের রং বাসার ভিতরের রং আর এই পরেরটা হচ্ছে বাইরের রং তাহলে এই দুটাকে গুণ করলে তুমি আসলে এই জিনিসটা পাবা ঠিক আছে তাহলে গুণ করার নিয়মটা কি দাঁড়াইলো তাহলে শেষ পর্যন্ত আমরা তো বুঝলাম বুঝে এখন আমাদের নিয়মটা কি দাঁড়াইলো নিয়মটা দাঁড়ালো এটা যে আমরা যখন কার্তেশিয়ান গুণ করব মানে জাস্ট দুইটা সেটের গুণ করব তখন আমরা ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট রাখবো ব্র্যাকেটটা পরে দিব লাস্টে দিব আর গুণের সব জায়গাগুলোতে একটা করে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্টে এবং লাস্টে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং দেখো এইটার জন্য সবগুলো কম্বিনেশন এই যে আর এর জন্য এইটা আর এর জন্য এইটা আর এর জন্য এইটা তিনটা লিখে ফেলবো ডাব্লুর জন্য এটা ডাব্লুর জন্য এটা ডাব্লুর জন্য এটা এগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো সামনে এবং পিছনে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলেই হয়ে যাবে সবাই বুঝতে পারতো সবাই ক্লিয়ার না বুঝার কিচ্ছু নাই কিচ্ছু নাই সবাই পারার কথা কিচ্ছু নাই সবাই পারবা তাই না মনে করো আমি তোমাকে বললাম যে এ ইকুয়াল আছে মনে করো টু থ্রি বি ইকুয়াল আছে five six A cross B equal কত পারা যাবে না তোমরা বললো ধুমধাম পারবো আরে পারা যাবে না মানে এটা কী বলা এটা সবাই পারবো তাই না টু এর জন্য ফাইভ আছে আমি টু এর জন্য ফাইভ ফার্স্ট ব্র্যাকেট না second bracket first bracket Cartesian গুণনে ফার্স্ট ব্র্যাকেট টু এর সাথে আবার কি লিখবো সিক্স টু এর থ্রির সাথে কি হতে পারে ফাইভ থ্রির সাথে কি হতে পারে সিক্স হ্যাঁ ফার্স্টে আর লাস্টে কি আসবে সেকেন্ড ব্র্যাকেট শেষ এইভাবে করে কার্তেশিয়ান গুণ হবে কেউ যদি বলে না এখানে কেন ফার্স্ট প্যাকেট হলো এর আগেরগুলো তো সেকেন্ড প্যাকেট কারণ এগুলো কিন্তু কোনো সেট না এটা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোর মানে এগুলো ছিল সেট যে এ এটাকে ওই যে আমরা বাইরের ভিতরের কালার আর বাইরের কালারের সেট যে ভিতরের কালার কী কী নিতে পারি ওটার একটা সেট বাইরের কালার কী কী নিতে পারি সেটা একটা সেট এ ক্রস বি মানে এরা যে কম্বিনেশন কী কী কম্বিনেশন হতে পারে যে ভিতরের কালার এটার জন্য বাইরের কালার এটা ভিতরের কালার এটার জন্য বাইরের কালার এটা এগুলো হচ্ছে কম্বিনেশন তাই এগুলো হচ্ছে ক্রোমোজোর ক্রোমোজোরগুলো দিয়ে আমরা হচ্ছে ফার্স্টে এবং লাস্টে কি দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আমাদের কিন্তু কার্তেশিয়ান গুণ হয়ে যাবে মানে সেটের গুণ হয়ে যাবে তো এই আছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেই জিনিসটা পারি না সবচেয়ে বড় সমস্যা কোথায় হয় এই যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে এবং এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে অনেক অঙ্ক দেখা থাকে এগুলো আমরা পারি না ঠিকমতো তো সেগুলো কিছু প্র্যাকটিস করা দরকার এগুলো পারলে কিন্তু আমরা সৃজনশীলগুলো করতে পারি সহজেই বা এমসিকিউগুলো সহজেই অ্যান্সার দিতে পারি যেমন আমার যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে যে A equal X element of N অথবা X such that X element of N এবং uh, x less than six আচ্ছা এটা যদি বলা থাকে তাহলে এটার কি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সহজ না কঠিন তোমরা সবাই বলবা যে সহজ সহজ জানতে হলেও কিন্তু একটা জিনিস জানতে হবে একটু আমি একে বর্ণনা করে দিই এটা কি পদ্ধতিতে দেওয়া আছে একেবারে ক্লাসে শুরুতে বলেছি সেটকে দুইভাবে প্রকাশ করা যায় কিভাবে একটা সেট গঠন আর একটা কি তালিকা তাহলে এটা কি তালিকা না সেট গঠন অবশ্যই এটা সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি হলে কি কমা কমা দিয়ে লিখতে হইতো তো আমাদেরকে এইখান থেকে যদি তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলে তাহলে কি করব এই এটা হচ্ছে এক্স এক্সের বর্ণনা কি করা হয়েছে এক্স হচ্ছে ইলিভেন্ট অফ এন এন মানে কি এন মানে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার এর বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা রাইট ন্যাচারাল নাম্বারের বাংলা কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই যে স্বাভাবিক সংখ্যা এরা কারা এরা এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে জিরোর চেয়ে বড় মানে এক দুই তিন চার এই স্বাভাবিক পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এইভাবে করে চলতেছে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত চলতেছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তার মানে এক্সটা অবশ্যই এক দুই তিন চার এগুলো হবে জিরো হবে না নেগেটিভ হবে না এটা বলে দেওয়া আছে এক্স এক্স হচ্ছে লেস দ্যান সিক্স তার লেস দ্যান সিক্স হইলে তার মানে কি এই এর মধ্যে কে কে থাকবে তাহলে ছয়ের নিচে স্বাভাবিক সংখ্যা কী কী আছে এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় তো নাই কারণ ছয়ের নিচে বলেছে রাইট তাহলে একে আমরা এই যে এ সেটটাকে এখানে ছিল গঠন পদ্ধতি এবার আমরা কীভাবে পদ্ধতি প্রকাশ করলাম এবার আমরা কি তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেললাম তো এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেলতে পারতেছি আচ্ছা ঠিক আছে এটাকে আমরা এরপরে যদি আমরা আরেকটা আরেকটা দেখি যে এ ইকুয়াল দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন এবং X square less than twenty five খুবই কমন না এটাও কমন না এর চেয়েও আরও কঠিন আছে তাই না <laughs> আচ্ছা আস্তে আস্তে আসতেছি X square less than twenty five তাহলে এক্সের মান এলিমেন্ট অফ এন আবার যদি এটা এমসিকিউ আসে যে হ্যাঁ এই সমান কি পারবা না তোমরা কীভাবে পারবা দেখো তুমি আগে চিন্তা করবে এক্সের মান কী কী হতে পারে হ্যাঁ ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে মানে প্রথম শর্ত অনুসারে এক্স এলিমেন্ট অফ এন শর্ত অনুসারে মানে আমাদের এক্সের মান one two three four five six seven eight সব হতে পারে তাই না ঠিক আছে হতে পারে এখন আমি এইখানে শর্তে এক্স স্কোয়ার লিখেছে তাহলে এক্স স্কোয়ারের মান বের করি ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান হয় টু এর উপর স্কোয়ার দিলে ফোর হয় থ্রির উপর স্কোয়ার দিলে নাইন হয় ফোর এর উপর স্কোয়ার দিলে সিক্সটিন হয় ফাইভের উপর স্কোয়ার দিলে টোয়েন্টি ফাইভ হয় আটকায় যায় দেখো বলছে এক্স স্কোয়ারের মান যখন এক্সের মান যখন এক্সের মান যখন ফাইভ তখন এক্স স্কোয়ারের মান টোয়েন্টি ফাইভ কিন্তু এক্স স্কোয়ারের মান তো টোয়েন্টি ফাইভ হওয়ার কথা না টোয়েন্টি ফাইভের তো ছোটো হওয়ার কথা সিক্সটিন টোয়েন্টি ফাইভের চেয়ে ছোটো নাইন টোয়েন্টি ফাইভের চেয়ে ছোটো ফোর টোয়েন্টি ফাইভের চেয়ে ছোটো ওয়ানও টোয়েন্টি ফাইভের চেয়ে ছোটো তার মানে এগুলোর ক্ষেত্রে ঠিক আছে এই সিক্সের স্কোয়ার করলে থার্টি সিক্স এটাও তো টোয়েন্টি ফাইভের চেয়ে বড়ো হয়ে যাবে তাহলে তো হবে না তার মানে এক্সের মান ফাইভ হতে পারবে না সিক্স হতে পারবে না বড়োগুলো হতে পারবে না তো কী কী হতে পারবে ওয়ান থেকে ফোর পর্যন্ত হতে পারবে তাহলে এক্স আমরা বলতে পারবো এক্সের মান যেহেতু এটা হতে পারবে এ ইকুয়াল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর মানে বিষয়টা হচ্ছে এটা এ সেটকে ডিফাইন করা হয়েছে এক্স দিয়ে এবং এক্সটা এলিমেন্ট অফ এন এক্সট্রা এক্সট্রাকে যে ডিফাইন করা হচ্ছে এক্সট্রা হচ্ছে ইলিমেন্ট অফ এন মানে স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স স্কোয়ারের মানটা আবার পঁচিশের চেয়ে ছোট হইতে হবে মানে এই কয়েকটা শর্ত এক্স মানবে সেই যতগুলো এক্স এই শর্তটা মানবে এক্সের মান যেগুলো যেগুলো হইলে এই শর্তটা মানবে ওই ততগুলো এক্সের মানগুলাই হচ্ছে এর এ সেটের সদস্য হবে সহজ কিন্তু একেবারে সহজ একেবারে এইভাবে করে করে ফেলতে পারবো এটা যদি রিটেনে যদি আসে তাহলে রিটেনে আসলে তোমরা এইটাই জাস্ট এইভাবে করে দিবা যে এখানে যেহেতু এন বলছে তাই আমরা এন সমান কি জানি স্বাভাবিক সংখ্যাগুলো কি one two three four five six seven eight এভাবে করে কত পর্যন্ত অসীম পর্যন্ত চলতে থাকবে তাহলে এক্স ইকুয়াল ওয়ান হলে এভাবে লিখবা যে এক্স স্কোয়ার সমান ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান হ্যাঁ তারপরে লিখবা এক্স ইকুয়াল টু হলে কারণ এক্সের মান তো ন্যাচারাল নাম্বারগুলো হবে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এর উপর স্কোয়ার মানে ফোর এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি এর উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স ইকুয়াল ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল ফোরের উপর স্কোয়ার মানে সিক্সটিন এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভের উপর স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ যখনই টোয়েন্টি ফাইভ আসলো হ্যাঁ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যেহেতু তার মানে এখানে লিখে দিবা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কেন কারণ টোয়েন্টি ফাইভ তো আসলে কি পঁচিশের চেয়ে ছোটো নয় কারণ এক্স স্কোয়ারের মান তো পঁচিশের চেয়ে ছোটো আসার কথা ছিল তার মানে এটা গ্রহণযোগ্য নয় তাহলে অতএব এ সমান কোনগুলো গ্রহণযোগ্য এই কয়েকটা গ্রহণযোগ্য A one comma two comma three comma four এভাবে করে লিখে দেবা তাহলেই হয়ে যাবে বুঝছো সবাই পারবা সবাই ইজি <laughs> কিন্তু প্যারা নাই একেবারে প্যারা নিও না দেখবা যে সবগুলোই পারতেছো আসো আরেকটা আমরা সলভ করি তাহলেই তোমরা আশা করি যে সব বুঝে যাবা সমস্যা নেই ধরো আমি তোমাকে বললাম যে A equal X element of N such that X square greater than nine এবং আচ্ছা X square greater than four দাও X square greater than four এবং X cube less than one twenty five ঠিক আছে আচ্ছা এই টাইপের এ একে তালিকা পদ্ধতিতে তোমাকে প্রকাশ করতে বলছে কমন কোশ্চেন এই টাইপের কোশ্চেন কমন মানে তোমাদের আরও কঠিন দিতে পারে কিন্তু এগুলো প্র্যাকটিস করলে তোমার সব পারবা আমি তো বললাম যে এই জিনিস প্র্যাকটিস করো এবং হচ্ছে আমি যেটা বললাম এটা বারবার করে দেখো সব পারবা কোনো প্যারা নাই তো এটার মান আমরা নর্মালি বের করব দেখো যে আমরা এক্স এর মান ইলিমেন্ট অফ এন তার মানে এক্স এই এন অফ এন যেহেতু বলেছে তার মানে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে সিক্স হতে পারে সেভেন এইট এভাবে করে চলতে পারে তাই না তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে দুইটা শর্ত একটা হচ্ছে এক্স স্কোয়ার একটা হচ্ছে X two X two element of N তাই জিরো টিরো নেই নেই হ্যাঁ যেহেতু পূর্ণ সংখ্যা মানে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে এখন আমরা যদি এক্স স্কোয়ারের মান বের করি তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান টু এর উপর স্কোয়ার মানে, মানে হচ্ছে ফোর থ্রির উপর স্কোয়ার মানে নাইন ফোরের উপর স্কোয়ার মানে সিক্সটিন ফাইভের উপর স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ রাইট বুঝছো তারপরে সিক্সের উপর স্কোয়ার মানে থার্টি সিক্স সেভেনের উপর স্কোয়ার মানে উনপঞ্চাশ কয়েকটা লিখে রাখলাম আর কি চৌষট্টি আচ্ছা এক্স স্কোয়ার গ্রেটার দেন আছে ফোর তাহলে ওয়ান কি গ্রেটার দেন ফোর না ফোর কি গ্রেটার দেন ফোর না তার মানে এক্সের মান এটাও হতে পারে না এটাও হতে পারে না এক্সের মান তাই না কারণ এই শর্ত তো মানে না এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ারের মান ওয়ান হয় তাহলে ওয়ান তো আর চারের চেয়ে বড় না আবার টু এর স্কোয়ার ফোর ফোরও তো ফোরের চেয়ে বড় না তার মানে এই দুটো মানতেছে না কিন্তু থ্রির স্কোয়ার করলে নাইন হয় নাইন তো ফোরের চেয়ে বড় তার মানে এটা মানবে তারপরে ফোরের স্কোয়ার করলে সিক্সটিন হয় এটাও মানবে এরপর এগুলো সবগুলোই মানবে ঠিক আছে এরপরে সবই মানবে কারণ এগুলো তো বড় ফোরের চেয়ে তো অবশ্যই বড় হবে এটা মানতেছে এখন এগুলো কিন্তু সব শর্ত মানতে হবে এখন এক্সের মান এখন যদি আমি এখন বলি এক্স কিউবের মানটা বের করবো তাহলে এই দুটো তো বের করার দরকার নেই কারণ এই দুটো তো এক্স আউট হয়ে গেছে একে এক্সকে এক্স কিউব এটা মানলেও কোনো আমাদের আপত্তি নেই লাভও নেই আমাদের তাহলে থ্রি এর উপর কিউব দেখো থ্রি এর উপর যদি এক্স কিউবের মান থ্রির উপর যদি কিউব দেয় three into three into three তিন থেকে নয় তিন তিন নয় হচ্ছে সাতাশ ফোরের উপর কিউব চার ইন্টু চার ইন্টু চার চার চারে ষোলো চার ষোলো হচ্ছে চৌষট্টি ফাইভের উপর কিউব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখানে একশো পঁচিশ দেখা যাচ্ছে দেখো এই যে থ্রির উপর কিউব করলে এক্স কিউবের মান আসে সাতাশ সাতাশ কি একশো পঁচিশের চেয়ে ছোটো ইয়েস ছোটো এটাও কি মান ছিল মান ছিল এটাও কি মান ছিল মান ছিল তার মানে তোমাদের অ্যান্সারে একটা এ এর একটা অ্যান্সার কিন্তু থ্রি হয়ে যাবে তাই না থ্রি সব কিছু মানছে এক্স একটা থ্রি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার মানে এই জিনিসটা মানছে X square greater than nine মানে nine X square greater than four মানে নাইন তো ফোরের চেয়ে বড় এটাও মানছে আবার এক্স কিউব লেস দেন একশো পঁচিশ মানে এর কিউব করলে সাতাশ আসে যেটা একশো পঁচিশ হচ্ছে ছোটো সব মানসে তার মানে এ তোমার এ একটা পাইলা তুমি আর একটা জাতের জিনিস পাওয়া গেছে আসো এরপরে এবার যদি এক্স ইকুয়াল এক্স ইকুয়াল ফোরের কথা চিন্তা করো এক্স ইকুয়াল কি ফোর দেওয়া আছে তাহলে X equal four natural number মানছে X square greater than four তার মানে এই যে ফোরের স্কোয়ার ষোলো ষোলো তো হচ্ছে চারের চেয়ে বড়ো এটাও মানছে এস কিউব মানে হচ্ছে চৌষট্টি চৌষট্টি একশো পঁচিশের ছোটো এস ছোটো তার মানে ফোরও কিন্তু গ্রহণযোগ্য দুটাই দুটাই গ্রহণযোগ্য থ্রিও গ্রহণযোগ্য আমাদের ফোরও গ্রহণযোগ্য হয়ে গেল আচ্ছা আর কে কে গ্রহণযোগ্য দেখি তো এক্সের মান ফাইভ হইলে এক্স স্কোয়ারের মান পঁচিশ এটা তো গ্রহণযোগ্য পঁচিশ তো চারের চেয়ে বড় এক্স কিউবের মান আসে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এক্স কিউবের মান একশো পঁচিশ আসে একশো পঁচিশ কি একশো পঁচিশের ছোটো না ছোট না তো এটা তো সমান হয়ে গেছে এর পরেরগুলো তো আরও বড় হবে তাই এগুলো নেই নেই সিক্সের <laughs> কিউব করলে দুইশো ষোলো এটা তো আরও বড় একশো পঁচিশের থেকে ছোটো হবে না আরও বড় হবে এগুলো তো হবেই না তার মানে কিউবের জিনিসটা এ মানতেছে না তাহলে এ হিসাবে এরা এ সেটের কিন্তু এ সদস্য আর হইতে পারলো না এই সেটের সদস্য শুধুমাত্র কে কে হইতে পারলো থ্রি আর ফোর তাই এই এইটার অ্যান্সার হবে থ্রি আর ফোর মজার তো তো এইভাবে করতে পারবা তাহলে সেট কি অনেক কঠিন সেট কিন্তু খুবই সহজ এই যে একটা ক্লাস করলাম তোমার কিন্তু সৃজনশীল যেটা আসবে তোমরা পারবা টু পয়েন্ট ওয়ান থেকে বা তোমাদের সেটের যে অধ্যায় থেকে আসছে সেটা কিন্তু তোমরা পারবা তো এরপরে আরও কিছু কিছু জিনিস যেগুলো আমি আরও একটা আমরা লেকচার করব তাহলে তো সেট নিয়ে একবারে যে কোনো সময় সেট আসলেই বলবো আসো খেলা হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ